আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফাইবার সাবস্ক্রিপশন এটি রিসেন্টলি আমার আজকে এটা অ্যাড হয়ে গেছে আর কি আমরা অনেকেই আছি যারা ফাইবারের বিভিন্ন গিকের ভিতরে যখন যাই যাওয়ার পরে দেখি যে এখানে লেখা থাকে সাবস্ক্রিপশন টু সেভ এই গিকটা যদি সাবস্ক্রিপশন করে রাখে তিনি যতবার অর্ডার করবে আমি যে সাবস্ক্রিপশনটা দিয়ে রাখবো সেই গিকের ভিতরে সেটার একটা পার্সেন্টেজ তিনি পাবে সেটা তিন মাস পর্যন্ত করা যাবে সেটা এবং ছয় মাস পর্যন্ত করা যাবে আমরা অনেকের ঘিকেই দেখতে পাচ্ছিলাম যে এরকম একটা অপশন থাকে এটা এটা মূলত নতুন ক্লায়েন্টদেরকে আকর্ষণ করার জন্য এবং যারা আপনার গিকটা কিনবে তাদেরকে দীর্ঘস্থায়ী করা মানে হচ্ছে যদি আপনার একটা রেগুলার কাস্টমার হয় তার প্রতি কিন্তু আপনাদের একটা অন্যরকম একটা আস্থা থাকবে যে যেহেতু তিনি আমার রেগুলার কাস্টমার আমি তাকে একটা নির্দিষ্ট পরিমাণে একটা ছাড় দিব আমার যতগুলো প্রোডাক্ট কিনবো সবার কাছে একই রকম লাভ করব না ঠিক আছে যারা আমার এই প্রোডাক্টটা মানে আমার এই প্যাকেজগুলো প্রতিনিয়ত কিনতে চাবে বা তিন মাসের জন্য সাবস্ক্রিপশন করবে তিনি আমাদের যতগুলো প্রোডাক্ট কিনবে মানে আমাদের যতগুলো সার্ভিস কিনবে এখান থেকে সেই সার্ভিসের আমি প্রতিটা সার্ভিসে আমি বলে দিতে পারবো যে তুমি এত পার্সেন্ট করে আমার সাবস্ক্রিপশনটা কিনলে তোমার অফ থাকবে মানে ডিসকাউন্ট দিব আমি তোমার জন্য ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল এবং এই ফিচারটা থাকলে এবং নতুন ক্লায়েন্টরা আকর্ষিত হয়ে আপনার গিকটার ভিতরে অর্ডারটা পড়ার বেশি সম্ভাবনা থাকে তো এটা যার আসছে এটা ফাইবার একুশ সালে শুরু করছে কিন্তু এটা আমি কালকে মেবি পাইছি আজকে আমি যখন চেক করতে আইসি তো দেখি যে সাবস্ক্রিপশনের বাটনটা দিয়ে দিছে আমাকে তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম করার পরে আমি আসলে দেখ বুঝতে পারলাম যে এটা কাজটা কি ঠিক আছে আমি অনেকগুলো ভিডিও ট্রাই করলাম কিন্তু আমি ভিডিওর ভিতরে এরকম কোনো কিছু পাইলাম না পরে আমি গুগল ঘাটাঘাটি করার পরে যতটুকু পাইলাম ততটুকু আপনাদেরকে বলে দিলাম তো এটা কিভাবে কাজ করে একটু যদি আপনাদেরকে দেখায় আমি এখানে ধরেন আমার ইউটিউবের এই সার্ভিসটার ভিতরে আমি সাবস্ক্রিপশনটা অ্যাড করতে চাচ্ছি তাহলে আমি কি করব এখানে অ্যাড অ্যাডে সাবস্ক্রিপশন এখানে আমি ক্লিক করব ওকে তো আপনারাও সেমভাবে গিকের এখানে আসবেন এখানে এসে প্রাইসিংয়ের এখানে চলে আসবেন নিচের দিকে আমাদের যে প্রাইসিংটা দিছি সেটা নিচের দিকে একদম নিচের দিকে আসবেন এখানে নতুন একটা ফিচার অ্যাড করছে নাম হচ্ছে সাবস্ক্রিপশন ঠিক আছে এবার এটা কয় মাসের জন্য সাবস্ক্রিপশন করে রাখতে পারবে বায়াররা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি চাচ্ছি যে দুইটা সাবস্ক্রিপশনই থাকবে এখানে ওকে ছয় মাস এবং তিন মাস তো আমি ছয় মাসে কত পার্সেন্ট দিব তিন মাসে দিলাম হচ্ছে পাঁচ পার্সেন্ট যদি এটা আমার সার্ভিসটা প্রতিনিয়ত ছয় মাস কিনে তাহলে আমি দিব হচ্ছে দশ পার্সেন্ট সাবস্ক্রিপশন মানে এবার আমি সেভ করে দিব তাহলে কিন্তু আমার সাবস্ক্রিপশনটা অ্যাড হয়ে গেল এটা প্রতি মাসে এক্সট্রাভাবে কিন্তু আমাদের মানে যাদের লং ওকে যাদের লং মনে করেন ই আছে প্রোডাক্টগুলো আছে যেমন এক মাস বেসিক হয় ওই কাজটা যেমন এসিওর কাজটা যদি আপনি করতে চান দেখা যায় যে আপনার ছয় মাসের উপরে কিন্তু সময় লাগে একটা এসিওর কাজ করতে গেলে কিন্তু এই ক্ষেত্রে আপনি ছয় মাসে মানে নিয়মিত বায়ার আপনাকে অর্ডার নাও করতে পারে কিন্তু সাবস্ক্রিপশন কিনলে তিনি একটা অফারের ভিতরে থাকলে আপনাকে দেখা যাবে অর্ডারটা বারে বারে করার একটা আশঙ্কা থাকে কিন্তু এই যে আমরা সাবস্ক্রিপশন দিয়ে রাখছি সেটা বায়ার একবারও কিনতে পারে দুইবারও কিনতে পারে ঠিক আছে এটা কোনো বিষয় না কিন্তু তাকে আমরা বলতেছি যে হ্যাঁ এটা ইউজ করলে তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এটা আসলে একটা আকর্ষণ বায়ারদের ধরে রাখার জন্য আর কি এটা কিছু না আমি আবার দেখাই কিভাবে সাবস্ক্রিপশনটা করে নিতে হবে তো আমি একটা করে ফেললাম ওকে একটা করে ফেলছি সেভ করে দেই ওকে সেভ করে দিলাম এবার আমি গিকে আবার চলে যাই ওকে আমি গিকে আবার চলে যাই গিকে আবার আমি আমার সাবস্ক্রিপশানে ইয়েতে চলে যাই ওকে সেকেন্ডটা সাবস্ক্রিপশন করবে এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ওকে এটা সাবস্ক্রিপশন করি তো এবার আমি নিচের দিকে আসো এটাও আমি ছয় মাস দুইটা করে দিলাম প্রথমটা দিব পাঁচ পার্সেন্ট দ্বিতীয়টা দিব হচ্ছে ধরেন দশ পার্সেন্ট ওকে দুইটাই দিয়ে দিলাম তারপরে আবার আসি আমি গিগের এখানে আমি কিন্তু প্রতিটা গিগ দেখাবো এরপরে যে এটা কিভাবে কাজ করতেছে ঠিক আছে তো আমার দুইটা সাবস্ক্রিপশন তিনটা হয়ে গেছে আরও কয়েকটা গিক আছে এগুলো করে দিই তো এটাও আমি করে দিই ওকে তো নিচের দিকে আসি সেমভাবে আপনি যতগুলো আছে সবগুলো করে দেবেন ওকে এটা আমি দশ পার্সেন্ট দিলাম এটা আমি দিলাম পনেরো পার্সেন্ট একটু বেশি করে দিই ঠিক আছে বাইররা যেন একটু পাগল হয় আর কি <laughs> তো ব্যাপার না আশা করি সবাই করে ফেলতে পারবেন সিম্পল একটা কাজ আমি তো ভাবছিলাম প্রথমে এটা ডেসক্রিপশন লিখতে হবে পরে এখানে আসার পরে তো আমি বুঝতে পারলাম বিষয়টা কি ঠিক আছে তো এটা আমি ছয় মাস করে দিলাম এটাতে এটা কিসের গিক এটা হচ্ছে প্রমোশন ওকে এটা আমি বিশ পার্সেন্ট করে দিই পনেরো পার্সেন্ট আর এটা হচ্ছে বিশ পার্সেন্ট ওকে দুইটাই করে দিলাম এবার আবার আমি ওকে ডেসক্রিপশনের ভিতরে প্রমোশন শব্দটা বেশি হয়েছে ওকে বুঝতে পারছি এখন ধরলে হবে এতদিন পর তো আমি প্রমোট প্রমোট ওকে এখানে আমি প্রমোট প্রমোট ওকে এবার হবে সেভ করে ফেলি আমার প্রাইসিংটা দরকার ঠিক আছে ওইটা না হলে চলবে সমস্যা নাই এটা করে দিলাম তারপরে আবার আমি গিকেতে চলে আসবো আবার সেমভাবে একই একই কাজ আমি করে ফেলি আমার যতগুলো আছে সবগুলোতে করে ফেলি আর এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিংয়ের ওকে এটা আমি বিশ পার্সেন্ট দিব ছয় মাসের যদি সাবস্ক্রিপশন কেউ কিনে তার জন্য ওকে তো দুইটাই দিয়ে দিলাম একটা হচ্ছে দশ পার্সেন্ট একটা হচ্ছে বিশ পার্সেন্ট তো যেটা কিনে সেটাই আমি রাজি আছি নো প্রবলেম তো এবার আমি যদি গিকের প্রাইসিংগুলো দেখি গিকগুলো দেখানো উচিত হবে না তারপরেও আমি দেখাই একটু হাইড করে দিব সমস্যা নেই কিছু গিকের তো এখানে আমি যদি দেখাই প্রতিটা গিকে ধরেন এটাতে আমি যদি যাই এবং এটাতে যদি যাই আমি প্রাইসিংগুলো দেখাই দেখেন এখানে এখানে প্রাইসিংটা দেওয়া আছে দেখেন পনেরো পার্সেন্ট অফ ঠিক আছে পনেরো পার্সেন্ট অফ এটা হচ্ছে এটা পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এটা হলো তিন মাসেরটা ছয় মাসেরটাও আপনি এখান থেকে যখন অর্ডার করতে যাবো তখন তার কাছে অটোমেটিকলি শো করবে আর কি নো প্রবলেম তো এটা এভাবে কাজ করতে হবে ঠিক আছে দেখেন প্রতিটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস অ্যাড হইলো আর কি এখন কিন্তু আপনার সার্ভিসটা বেশি সেলস হওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো যাই হোক এইটুকুই কাজ আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো এটা অ্যাড করে দিলে অর্ডারটা পাওয়ার একটু সম্ভাবনাটা বেশি পাবেন এটা আমি গ্যারান্টিতে বলতে পারি এটা আসছে নতুন ক্লায়েন্টদের জন্য মূলত আকর্ষণ করার জন্য এই অফারটা মানে ফাইবার এটা অ্যাড করছে আর কি ওকে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে